নাতিগুলবে হবেন হ্যাঁ অর্থ ছাড়া কিছু সম্ভব না অতএব এখানে যে অগ্রণী ব্যাংক যারা নাকি অগ্রণী ভূমিকা পালন করছে ক্ষুদ্র উপকূলী শিল্পের উন্নতির ক্ষেত্রে তারা পর্যন্ত দশ লক্ষ টাকা পর্যন্ত দেয় আপনাকে জানতে হবে কিভাবে কোথায় কখন কত পরিমাণ নিতে হয় এবং কীভাবে শোধ করতে হয় এবং এটাকে প্রপারলি ইউটিলাইজ করতে হয় আমার পকেটে হয়তো দশ লক্ষ টাকা আছে আমি কিছুই করলাম না দিন দিন আমার এই টাকাটা কমবে মানে আমি যদি এটাকে প্রপার ইউটিলাইজেশন করি এ দিয়েও তারপরে আমার এই টাকাটা বাড়তে পারে এই যে এই সিস্টেমটা এই পদ্ধতিটাকে আমাকে শিখতে হবে আমাদের এখন যে শব্দটি খুব পরিচিত সেটা হচ্ছে এসডিজি সেখানে সবাই শিক্ষিত উচ্চ শিক্ষিত যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সেখানে কয়েকটি যেহেতু মেয়েরাও আছেন সেখানে কয়েকটি বিষয় আছে যে gender achieve gender equality and empower women and children অর্থাৎ আমরা শুধু পুরুষ যদি আয় করে এই যে আমাদের যে ফিফটি পার্সেন্ট মেয়েরা আছে তাতে কিন্তু তারা যদি বসে থাকে আর খায় বা শুধু কোনো ধরনের উৎপাদনে না